breaking down everybody আজকের তালিকার প্রথমে রয়েছে ফকির লাল মিয়ার বিচার চাই গান সারা দেশে শান্তি নাই ফকিলালের ঘুম নাই ভাল্লা মাছের ভাত নাই হাতালতে হাইন না গানটির ভিউ রয়েছে সাতাশ মিলিয়ন দেশে বুমা মারে মারবার আগে আরেকবার গুতম শাটে খুলে হাগে লালের বুকে বুমা মার এরপর নয় নম্বরে রয়েছে এশিয়ান তিতিকের পাতলা মায়া দেবান গান গানটির বর্তমান ভিউ রয়েছে বত্রিশ million yazdı fermanım Sakın kaçma buraya gel la kezbanım Adana çocuk Erpor এরপর আট নম্বর অবস্থানে রয়েছে নাভেক্সের কোল গানটি Everybody knows my heart's vacant now Yeah she hates me now I made mistakes but now I don't ever wanna be alone I don't really গানটির বর্তমান ভিউ রয়েছে একশো ষোলো million On the shelf couldn't even hear me if I yelled It's so cold এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে বিটিএস অন্যতম সদস্যের গান অগস্ট গানটির বর্তমান ভিউ রয়েছে প্রায় 400 মিলিয়ন ছয় নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া রিমুয়ের ফির সে মাসায়েঙ্গে গানটি दूसरे के प्यार में गिरने से तुझे बचा रहा हूँ सब मुझे भाव दे रही फिर भी सब गांठेर वर्तमान ब्यूरो से प्राय पांच मिलियन पांच नंबर अवस्थान में रहे से फ्यूचर एर मास्क अप गांठे গানটির বর্তমান ভিউ রয়েছে পাঁচশো পঞ্চাশ মিলিয়নের উপরে এরপর চার নম্বর অবস্থানে রয়েছে ডিজাইনারের পান্ডা গানটি গানটির বর্তমান ভিউ রয়েছে সাতশো ছেচল্লিশ মিলিয়ন এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে ট্রিপল এক্স টেন্টাসিয়নের মুনলাইট গানটি গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে নয়শো নব্বই মিলিয়ন এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে মাই নেমের র্যাপ গড গানটি গানটির বর্তমান ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন আর এক নম্বরে রয়েছে DJ Khalid Justin Bieber Quavo আর Chance the Rapper I am the one গানটির বর্তমান ভিউ রয়েছে এক পয়েন্ট সিক্স বিলিয়ন